বাকি ছিল যে হ্যাঁ। নতুন গানগুলো বাকি ছিল সেইগুলো হবে মিক্সিং করে ঠিক আছে পুরনো তথা নতুন চলো তো তালি আচ্ছা, হবে না তালি হবে না সকলে মিলে একবার জোর করে আচ্ছা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বুঝতেই পারছি জায়গাটা খুবই শর্ট তো আমি বলতে চাইবো হয়তো নাচ হয়তো হবে না কিন্তু যদি গানের তালে যদি আপনারা বসে বসে যদি একটু হাতের তালে যদি একটু আমাকে সহযোগিতা করেন তো খুবই ভালো হয় কি সহযোগিতা পাবো এত চুপচাপ কেন চলো একবার সকলে মিলে জোর করে আওয়াজ হবে জোর করে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলুন জায়গা খুব সংকীর্ণ খুবই সংকীর্ণ জায়গা আর আমার বন্ধুরা যারা রয়েছেন নাচার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন অবশ্য নাচটা হয়তো হবে না পিছনের দিকে কতটা জায়গা রয়েছে জানি না তো যদি থাকে নাচটা পেছনের দিকে হবে ঠিক আছে সামনে যারা রয়েছেন একটুখানি বসে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে চলুন আরো কিছু গান শুনবো মিক্সিং করে তো এই রকমটাই চলবে নাকি আবার হবে ঝুমুর গান চলবে এরকমই আচ্ছা চলো কিন্তু আওয়াজটা যেন পায় আওয়াজ যেন না বন্ধ হয় ঠিক আছে চলো কি একটা নতুন গান হবে নাকি হবে চলো তালি হবে না একবার অসংখ্য আচ্ছা। ধন্যবাদ আর সম্পূর্ণ নতুন গান অবশ্যই এটা নতুন গান ছিল আর একটা আমার দাদারা খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করেছেন অনেকক্ষণ থেকে পলাশিতে যে গানটা হয়ে মানে হয়নি গানটা রিকোয়েস্ট করাও পরেও হয়নি যে বাদনা পরবে ওরা খুব অবশ্যই বাদনা পরবে গানটা চেয়েছিল ঠিক আছে আচ্ছা, তাই তো বাদনা পরব হবে অবশ্যই হ্যাঁ আচ্ছা এখনই হবে না একটু পরে হবে একটুখানি পরে ঠিক আছে কিন্তু হ্যাঁ। গান গাইছি কিন্তু সত্যি একা একা লাগছে কোনো আওয়াজ পাচ্ছি না কিছুই হচ্ছে না না তালি হচ্ছে না আওয়াজ হচ্ছে কেন কি গান ভালো লাগছে না একবার তালি হবে সকলে মিলে জোর করে বাড়ি থেকে খেয়ে আসা হয়নি নাকি <laughs> না অনেক ধরে বসে রয়েছেন আমার শ্রোতা বন্ধুরা বান্ধবীরা অপেক্ষা করে রয়েছেন ঠিক আছে চলুন রিকোয়েস্টের গান একটা আছে আচ্ছা ওটা একটু পরে একটু পরে ঠিক আছে চলুন আচ্ছা এখন আমি যে গানটা গাইবো আপনাদের হয়তো খুব প্রিয় গানই হবে আমার তো খুব প্রিয় গান তো আমি যখন গাইবো কিন্তু আপনাদেরকে বলতে হবে জানা আছে কি জানা নেই খালি হাত তুলে দেবেন যদি গায়ে যদি বুঝতে পারেন যে হ্যাঁ জানা আছে একটু হাতটা তুলবেন ঠিক আছে চলো তোমরা সকলে মিলে জোর করে এই গানটার জন্য আচ্ছা এরপর কি তোমরা জানো না আমি বলবো আচ্ছা একটু এখন যদি গানটা করি একটু হাতে যেন একটু তালটা হয় ঠিক আছে চলো শোনো শোনো রে দীপ গলা ধরে